আসসালামু আলাইকুম আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক পড়ুয়া দীপু আজ বিশ্ব বেতার দিবস বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বেতার ও শান্তি প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দু সাল থেকে বাংলাদেশে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে যেখানে বাংলাদেশ বেতার প্রাইভেট এফ এবং কমিউনিটি রেডিও অংশগ্রহণ করছে দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারী বেতারের শ্রোতামণ্ডলী সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ বেতার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে আলোকসজ্জাসহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বলেছেন মাদকের থেকে যুব সমাজকে দূরে রাখার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করে গতকাল বিকেলে উখিয়া জারিয়া পালং ইউনিয়ন ডেইল পাড়া খেলার মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালামের সভাপতিত্বে এতে জেলা ক্রীড়া সংস্থার সদস্য অনুপ তপুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কক্সবাজার টেকনফ মেরিন ড্রাইভ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে একজনের প্রাণহানি হয়েছে এ সময় তিনজন আহত হয়েছে টেকনাফের বাহারছড়া শিলখালী এলাকায় রোববার রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মশিউর রহমান উখিয়ার ওয়ারা পালং ও পালংখালী অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ সহমিল উচ্ছেদ সহ কাঠ জব্দ করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এই অভিযান চালায় সহকারী কমিশনার ভূমি সালে আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালা পালং বিটের টাই পালং থাইংখালি বিটের পালংখালি এলাকা থেকে দুটি করে এবং মোচারখোলা বিটের এলাকা হইতে একটি অবৈধ সমিল উচ্ছেদসহ বিপুল পরিমাণ সৌমিলের সরঞ্জাম জব্দ করা হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এদিকে ইয়াবা পাচার মামলায় সাত রোহিঙ্গাকে যাবজ্জীবন দণ্ডের আদেশ দিয়েছেন কক্সবাজারের আদালত দণ্ডিত প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড ও অন্যত অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রবিবার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন গ্রেফতারকৃতদের মধ্যে এম বিল্লাল হোসেন জামাল হোসেন মঞ্জুর আলম আব্দুর রহমান এবং জাকির হোসেন দুই লাখ আশি হাজার ইয়াবা পাচারের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এসব রোহিঙ্গাকে সাজা দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম এদিকে টেকনাফে অভিযানে সত্তর হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারকে গ্রেফতার করেছে র্যাব গতকাল বিকেলে র্যাবের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ধৃত ব্যক্তিরা হলেন হৈক্যং উনসিপ্রাং এলাকার মোহাম্মদ তারেক শাহজাহান ও সৈয়দ হোসেন এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল শুরু হয়েছে সকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন ঘোষণা করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুর রহমান মাদু এ সময় প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ নজরুল সুফিয়া কামাল ও বেগম রোকিয়া হাউজে বিভক্ত হয়ে নির্ধারিত ইভেন্টে অংশ নেয় এদিকে টেকনাফ পৌরসভার উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে পৌরসভার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পৌর কাউন্সিলর রেজাউল করিম মানিক